Nice. যে বাইকটার কাগজ হবে সেই ব্যাপারটা নিয়ে চিন্তা করতেছি ব্যাটার কাগজ হইলে কিন্তু আর এই প্যারাটা খাইতে হইতো না এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই বিকেল বেলার একটা ভিডিও আর ওয়ান ফাইভ এম এর ট্রেনটা থেকে একটু সাউন্ড করতেছে অ্যান্ড uh, একটা স্প্রে কিনতে যাব তারপর একটা রেডারে কি জানি কয় অয়েল বুস্টার অয়েল বুস্টার হ অয়েল বুস্টার না ই ক্লিনার জানি আছে ওটা কিনবো সো এখন আমি আছি সে তিন রাস্তার মোড় ঠিক উল্টা পাশে একটা বড় ভাইয়ের শপ ওখানে যাচ্ছি ওখানে যেই এটা সলভ করার চেষ্টা করব অনেকদিন পরে এই ভিডিওটা মানে এই বাইকের সাথে ভিডিও বানাইতেছি কজ আমরা লং টাইম কুমিল্লা ছিলাম তার উপর আজমিরকে বাইকটা দিয়ে গেছিলাম আমি একটা মোবিল দিয়ে এই বাইকে একশো কিলোতে একটা মোবিল আমি ফালাচ্ছি এন্ড দিচ্ছি হয়েছে লিকি মলি টেন ফর্টি মানে মিনারেল ছয়শো তিরাশি কিলো হয়ে গেছে এসেই আমি আর একটা বাইক বাইরে বাইক গাড়ি কিন্তু কাগজ নেই থইছে হয়েছে এটা বিসমিল্লাহ মানে রাহে no papers no papers nice all done বুঝায় বললাম যে এটার তো কাগজ এখনো হয় নাই তার উপর হচ্ছে মোহাম্মদপুরের ছেলে মোহাম্মদপুরের ছেলে বলে কথা যাচ্ছি আমি যেই শপটাতে উনি আমার যে বড় ভাই আলিম ভাই উনি আমার এই জোনের টিআই বাট আমার ড্রাইভিং লাইসেন্স আছে দ্যাটস ওয়াই অ্যান্ড ওনার শপটা হয়েছে এদিকেই কোনো একটা জায়গায় একজনকে জিজ্ঞেস করলাম অটোমেটিক এটাই হয়েছে ওনার সার্ভিস সেন্টার সো অলরেডি আমি চলে আসলাম অটোমেটিক বাইক সার্ভিস সেন্টারে আলিম বেশ আপনার বাইকের চেনটা এখন ওয়াশ করব অ্যান্ড বাই দ্য ওয়ে এই দোকানে ফার্স্ট টাইম বাট আলিম ভাই এখানে নাই যদিও এখানে বক্স টক্স বানাইতেছে বাট ভালোই বড় আছে প্লেসটা জোস ঠিক তিন রাস্তার পাশেই ফ্লেমেঙ্গো ফ্লেমেঙ্গো নাই এটা কি নাম কত নিছে এটা হলো টাকা মেবি না ফ্লিম্যাঙ্গো আর একটু দাম বেশি হ্যাঁ? ফ্লেমেঙ্গো কোস ফ্লিম্যাঙ্গো 270 টাকা কত আর এটা হইছে Janata market Lautala Basila road Mohammadpur Dhaka and uh, thanks to auto medic thank you Alim ভাই starter access bike already wash done আর আমরা একটা ফ্লেমেঙ্গো নিয়ে নিচ্ছি যদিও ওই পাশে ছিল না TCS off coolant thirty three degree Celsius এখন চেনের সাউন্ডটা চলে যাবে কাজ ছয়শো তিরাশি কিলো চালাইছি চেনটার লিপটিপ করি নাই সো লেটস গো যে এই বাইকটার কাগজ হবে সেই ব্যাপারটা নিয়ে চিন্তা করতেছি বাইকটার কাগজ হলে কিন্তু আর এই প্যারাটা খাইতে হতো না বাট যদিও প্যারা না তাদের একটা কাজ যে পেপার না থাকলে ধরবেই বাট একটা সাপোর্ট ছিল যে ড্রাইভিং লাইসেন্সটা আমার স্মার্ট কার্ড তো তাই কারণ <laughs> ওই যে টু থাউজেন্ড নাইনটিনের দিকে যখন একাধারে যে ড্রাইভিং লাইসেন্সের মামলাটা দিচ্ছিল না তখন ধারে যে সবাই ড্রাইভিং লাইসেন্স করছে আমার গ্রুপের প্রায় ম্যাক্সিমাম ড্রাইভিং লাইসেন্স করা ম্যাক্সিমাম যে আমার গাড়ি করে চালায় ওদের সবাই কিন্তু ড্রাইভিং লাইসেন্স করা এই মামা দিছিলাম কে ডাক দিল এখনই আমার মাঠঘাটটা গেছিলো বাট লাকিলি প্যারা নাই এখন যাচ্ছি অফিস আর একটু পরে যাইতে হবে আমার মিরপুর দশ নাম্বার কারণ টিমসনের ওপেনিং হবে মানে নতুন শোরুম ওপেনিং হবে দশ নম্বরে সেখানে যাব so let's go let's go to office and যারা আমার পেজ সাথে লাইক দেন নাই লাইক দিয়ে দেন কারণ ভিউজ তো মাঝে মাঝে ভালোই হয় তো লাইক তো বানতে হয় make one point five and এখন ওয়ান পয়েন্ট ফোর আছে মানে চোদ্দো লাখ আছে ফেসবুক পেজে ইনশাল্লাহ এটা ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভে হবে তাহলে সেই হবে so thanks for watching this video if you like this video হারিয়ে দিয়েন না প্লিজ বাই বাই আল্লাহ হাফেজ